তোমার ঘরের বউ না আমি পাড়ার মেয়ে পতিতা তোর সাথে কি করতে হবে সেটা বল হোয়াট তুই আমাকে তুই দুবারে করছো কেন এটাই আমাদের ভাষা ওকে যাই হোক বল কি করতে হবে কাছে আসো আমি তোমার ঘরের বউ না আমি পাড়ার মেয়ে পতিতা কেন পাড়ার মেয়েরা কি মানুষ না তাদের কি কেউ ভালোবাসতে পারে না সরি সাবিলা আমি সাবিলা না শিলা তুমি আমার সাবিলা মনে করো তুমি আমার সাবিলা তুমি আসছো আমি তো তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি উত্তেজনা তো দম বন্ধ হয়ে যাচ্ছে তো মানে কেউ দেখেনি তো না এখানে আসতে না কিন্তু তুমি এরকম করতেছো কেন কি হয়েছে তোমার কোনো সমস্যা আমি পালে আসছি তোমার সাথে দেখা করতে কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে আর কি হয়েছে বলবা তো আব্বা আমার বিয়ে ঠিক করছে আগামী মাসের নয় তারিখ আমার বিয়ে আমি কিভাবে কি বুঝাবো আমি জানি না আমি তোমার জন্য অনেক কিছু বলছি তোমাকে নিয়ে অনেক কথা বলছি কিছুই শুনতে রাজি না আচ্ছা কি বলতেছো তুমি বাসা গিয়ে আমার কথা তুমি বলো নাই বলি নাই মানে রীতিমতো যুদ্ধ করছি আমি তোমার জন্য তাইলে আব্বা হার্টের রোগী কি করব আমি কি বলবো তাকে ওই ছেলে অনেক বড় লোক তার সামনে তুমি কিছুই না আমি জানি না কি করব তাইলে তাহলে এখন কী করবো ঠিক করছো কিছু একটা করো তুমি আমার যেখানে নিয়ে যাবো আমি সেখানেই যাবো যেভাবে রাখবো আমি সেভাবেই থাকবো আমি কি করবো আমি তোমাকে তোমার গল্পটা পড়ছে পত্রিকায় তুমি আমাদের যেখানে নিয়ে যাবো আমি সেখানে থাকবো আমি তোমার শূন্য ঘরে থাকবো ওই বড় লোকের ঘরে আমি থাকবো না আমি যদি তোমার প্রেমিকা হতাম কত ভাগ্যবান হতাম আমি তোমার সিচুয়েশনে থাকলে তোমার প্রেমিকাকে নিয়ে পালাতাম তুমি কি করেছিলে আমার কথা বলতে ভালো লাগছে না আচ্ছা চল সিচুয়েশনটা হালকা করি